ভালোবাসা যাই সকল রে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যাই সকল

தோத்தும் போர் பெரும் అద్భుతం animal.